ওকে সবার কি অবস্থা সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন এই তো আলহামদুলিল্লাহ তো আপনাদের কাজের কি অবস্থা ওখানে মাঝখানেরটা দেন এখন আচ্ছা একটু ফরওয়ার্ড করে অথবা একটা লাইক আপনি আমাকে ছবি দিছেন এখন মাঝখানে কোনটা আছে এটা বুঝতেছেন না তিনটা ছবি তো দিছেন হ্যাঁ আচ্ছা, ওকে ওকে ঠিক আছে বাকি রাস্তায় থাকুক মোটামুটি পঁচিশ জন তো দেখি কয়জন আসতে থাকে আর ক্লাসও অনেক লং রাতের ক্লাস ওকে যাই হোক আমরা মূল ক্লাসে চলে যাই আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর কাজের জন্য গিক তৈরি করব। আমরা যেহেতু এর আগে ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে ক্লাস হয়েছে বা ইনস্টাগ্রাম প্রমোশনের কাজ শিখেছি আমরা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার এগুলো নিয়ে মোটামুটি টপিকগুলো কভার করা হয়ে গেছে তো আজকের আজকের ক্লাসের মূল উদ্দেশ্য হচ্ছে আজকে আমরা প্রপারলি একদম প্রপারলি এসিও সহকারে আমরা একটা গিগ পাবলিশ করব যেটা আমরা পাবলিক করার সর্বোচ্চ একুশ দিনের ভিতরে আশা করি যে আমাদের gig first position second position থাকবে যদি আমাদের গাইডলাইন অনুসারে আপনি গিগ পাবলিশ করেন আপনি আরও আইডিয়া নিতে পারেন অন্য আদার্স অন্যজনের গিগ থেকে আইডিয়া নিতেই পারেন সমস্যা নাই আইডিয়া নেওয়ার কোনো শেষ নাই তারপরেও আমরা গিক চেক করে দিব আপনারা নিজেদের আইডিয়া যতটুকু খাটানো খাটাইতে পারেন মানে খাটানোর দরকার যতটুকু ততটুকু খাটাবেন এবং আমরা এইট্টি পার্সেন্ট করে দিব আর বাকি টোয়েন্টি পার্সেন্ট আপনারা নিজের মানে নিজে নিজেই করবেন তো আমরা প্রথমে আমরা একটু মার্কেটটা রিসার্চ করে নেব যে আমরা যে সার্ভিসটা দিতেছি এটার মার্কেট ভ্যালু কীরকম হতে পারে এবং এটার মানুষ এখন কাজ কীরকম পাচ্ছে এটা আমরা চাইলে দেখতে পারি হ্যাঁ আর এবং তারা কোন কোয়ালিটির বা কি টাইপের টাইটেল লাগতেছে বা কী টাইপের ডিসক্রিপশন লাগতেছে কী টাইপের ব্যানার দিতেছে এগুলো আমরা দেখি আইডিয়া নেওয়ার জন্য তো চলুন আমরা এখানে লিখি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রমোশন প্রমোশনও বলতে পারেন এবং মার্কেটিং কথাটাও বলতে পারেন ওকে আমি ইনস্টাগ্রাম প্রমোশন অ্যান্ড মার্কেটিং এই দুইটা কিওয়ার্ডকেই বেশি ফোকাস করব মানে আমাদের মূল টার্গেট থাকবে হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইনস্টাগ্রাম প্রমোশন এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমাদেরগুলোকে র্যাঙ্ক করানো তো এখানে আমি যদি ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা লিখে সার্চ করি তাহলে আপনি মোটামুটি দেখতে পারবেন দশ হাজার পাঁচশো পঁয়ষট্টিটা সার্ভিস অ্যাভেলেবেল আছে মানে আমাদের প্রতিযোগী এবং এখানে আমরা যদি অনলাইনটা দেখি তাহলে আপনার প্রতিযোগী হচ্ছে বারোশো বারো জন মানুষ আপনার প্রতিযোগী এটা কোনো বিষয় না বারোশো এক হাজার পাঁচ হাজার এটা কোনো বিষয় না এবার আমি একটা ফর্মুলা বলছিলাম আপনাদের অনেক দিন আগে সেটা হচ্ছে যদি আমাদের পাঁচ হাজার থেকে সাত হাজারের উপরে যদি আমাদের প্রতিযোগী হয়ে যায় তাহলে সেখানে আমাদেরকে মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করতে হবে এতে আমাদের র্যাঙ্ক একটা কিওয়ার্ড নইলে আরেকটা কিওয়ার্ড দা র্যাঙ্ক করবে মাল্টিপল কিওয়ার্ড টাইটেলে ব্যবহার করা দরকার বা করতে হবে না হলে আমাদের গিক র্যাঙ্ক করা মানে অপরচুনিটি অনেক কম তো আমরা দেখি আগে এখানে কীরকম কাজ পাচ্ছে তো আমি অনলাইন দেওয়া দেখব না আমি অফলাইনই দেখি দেখেন তো এখানে কার গিকটা আমাদের এই লাইনের ভিতরে কোন গিকটা আপনাদের চোখে বেশি পড়ে হ্যালো কোনটা এটা না ওকে এবার দুই নাম্বার লাইনে দেখেন কোন গিকটার মানে আপনাদের আকর্ষণ করতেছে দেখেন তো এখানে ওকে এখানে এখানে দুই দুই এক আমার কাছে দুইটাই ভালো লাগতেছে দুই তিন লাস্টেরটাও চলে কিন্তু আমার কাছে দুইটা বেশি কোয়ালিটিফুল মনে হচ্ছে আচ্ছা। তো এই এই ব্যানারটা দেখেন কত সুন্দরভাবে তৈরি করছে তো আমি এটাও নিতে পারি তারপরে এই লাইনে দেখেন তো কোনটা পছন্দ হয় ওকে এখানে এখানে দেখতে গেলে আমাদের কোনটা এটা হচ্ছে ইনফ্লুয়েন্সার এটা হবে না এটা যদি চোখে লাগতেছে এটা শর্টকাট হ্যাঁ এখানে ভালো লাগতেছে না এইখানে এটা মানে পুষ্ট বোঝা যাইতেছে এটা ওকে এত কিছু দেখার দরকার নাই এখানে মোটামুটি দেখেন এই গিকটাও মানে সিম্পলের ভিতর অনেক সুন্দর এটাও চোখে লাগার মতো মানে বোঝা যাচ্ছে যে সার্ভিসটা কি এখানে একটু হিজি বিজি হয়ে গেছে তারপরে অর্ডার পাচ্ছে আমরা এটাও দেখতে পারি তারপরে এই লাইনে মোটামুটি একটাও না আমার ভালো লাগতেছে না এই লাইনে এটা একটু ফন্টটা যদি অন্য কালার দিত তাহলে বেটার লাগতো এটাও ভালো লাগতেছে না এবং এই ব্যানারটা মোটামুটি যায় আর কি চোখের সাথে এইগুলো আমরা যে এখানে কয়েকটা ব্যানার ওপেন করলাম এই ব্যানারগুলোতে দেখি কাজ কীরকম আছে প্রথমটাতে যাই প্রথমটাতে আমরা দেখতে পেলাম যে সাতটা অর্ডার রানিং আছে এবং দ্বিতীয়টাতে যদি আমরা দেখি মোটামুটি তার সাতষট্টিটা ব্যানার মানে সাতষট্টিটা অর্ডার রানিং আছে এবং তিন নাম্বারটাতে যদি যাই আষট্টিটা অর্ডার বর্তমানে রানিং আছে মানে এখানে তাদের টিম মেম্বার থাকে ঠিক আছে এখানে দেখেন এই মেয়েটারও বিশটা অর্ডার রানিং আছে এবং এখানে দেখেন একটা অর্ডার রানিং আছে তার মানে আমরা যে গিকগুলোকে প্রথমে বের করলাম আমাদের চোখে যেগুলো লাগলো বুঝতে পারলাম তাদের ব্যানারগুলো খুবই সুন্দর তাই না হ্যালো এটাই তো হ্যাঁ এটাই হচ্ছে মূল কাহিনী আপনি যখন ব্যানার বানাবেন ফাইবারের অ্যালগোরিদমের কাছে আপনাকে বুঝাইতে হবে যে আমি যে ইনস্টাগ্রাম প্রমোশনের গিগ বানাইতেছি এবং ভায়ারদের যেন চোখে পড়ে এবং আপনিও যেন সেটা পরিষ্কার করে বুঝতে পারেন যে না এটা একশোটা গিকের ভিতরে আমার গিকটা একটু ইউনিক লাগতেছে তাহলে আপনার অর্ডার পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি হবে তাহলে আমরা কিন্তু গিক আইডিয়া পেয়ে গেলাম যে আমাদের কী টাইপের ব্যানার তৈরি করতে হবে এই টাইপের আমরা ব্যানার নিতে পারি এই টাইপের ব্যানার আমরা বানাইতে পারি এবং এই টাইপের ব্যানার আমরা বানাইতে পারি কালারও কিন্তু আমরা পেয়ে গেলাম ইনস্টাগ্রামের কয়টা কালার পেলাম এখানে ইনস্টাগ্রামের আমি মোটামুটি তিনটা কালার পেয়ে গেলাম একটা হচ্ছে কালো এটারে কি বলে এটা কোন কালার বলে এটারে বেগুনি না বেগুনি কালার পেলাম হ্যাঁ হতে পারে তারপরে দেখলাম এখানে ধরেন নীলের ভিতরে তৈরি করছে আমরা চাইলে কালো এবং বেগুনি এবং হচ্ছে আমরা চাইলে এই টাইপের ব্যানারগুলো আমরা বেশি বানাইতে পারি তো এবার আমরা আমাদের কথা হচ্ছে যে এই একজন লোক এটা কোন দেশি আমরা যদি একটু দেখি আমি আজকে ভাঙ্গে ভেঙে কথা বলবো আমাদের ক্লাস অনেক লম্বা হবে তো এটা হচ্ছে বাংলাদেশি একজন মানুষ আমাদেরই ভাই ব্রাদার হবে তো তিনি বাংলাদেশি মানুষ দুই সালে আসছে এখানে তিনি ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের সার্ভিস দিতেছে এটা দূরের কোনো দেশের লোক না পাকিস্তান না ইন্ডিয়ান না ফিলিপাইন না নাইজেরিয়ান না শুধু বাঙালি একটা বাঙালি যদি তার এখন বর্তমানে সাতষট্টিটা অর্ডার রানিং থাকে তার বেসিক প্যাকেজ হচ্ছে স্ট্যান্ডার্ড মানে সরি বেসিক প্যাকেজ হচ্ছে নব্বই ডলার এবং স্ট্যান্ডার্ড হচ্ছে একশো বিশ ডলার এবং প্রিমিয়াম হচ্ছে একশো সত্তর ডলার তো তিনি যদি আপনি যদি বেসিক প্যাকেজটাও ধরেন একশো বিশ ডলার করে ধরেন অ্যাভারেজ একশো ডলার করে যদি ধরেন তাহলে তার বর্তমানে কত ডলারের কাজ রানিং আছে তাও এই এই গিকের ভিতরে আরও তার অনেকগুলো গিক আছে এই অ্যাকাউন্টের ভিতরে তার নাও হইলে মোটামুটি দশ থেকে বারো লাখ টাকার কাজ এখন বর্তমানে রানিং আছে ওকে কোহিনুর এখন আসার সময় পাইল ওকে তো আমার কথা হচ্ছে যে আমাদেরই দেশের লোক আমাদেরই কান্ট্রিতে থাকে হয়তো ডিস্ট্রিক্ট আলাদা হতে পারে তিনি যদি সাতষট্টিটা করে অর্ডার তার রানিং থাকে এই কাজটা করে তো আপনারা তো এখানে একটা অ্যাসিভ করতে পারেন বা একটা পাওয়ার আশা রাখতে পারেন আপনাদের কি মনে হয় তো তারা কিন্তু কি বলবো এখানে মার্কেট প্লেস আসছে অনেক দিন হয়েছে ঠিক আছে কিন্তু আমাদের একই লোক মানে আমরা ওর কাজ আর আমাদের কাজ সেম কাজ একই কাজ আমরা করব তো তার চৌষট্টিটা বা সাতষট্টিটা আটষট্টিটা একশোটা যাই চলুক আমাদের তো একটা চলা দরকার এই সার্ভিসটা দিলে তার মানে আমরা বুঝতে পারতাছি এইটার মার্কেট ভ্যালু অনেক বেশি এবং এখানে প্রচুর অর্ডার জেনারেট হয় ইনস্টাগ্রাম মার্কেটিং আপনি চাইলে শুধুমাত্র ইনস্টাগ্রামের সার্ভিস দিয়েও কিন্তু কাজ করতে পারেন একটা সার্ভিস অন্য কোনো সার্ভিস দেওয়ার দরকার নাই দেখেন তিনি একটা সার্ভিস থেকেই কাজ করতেছে আর কোনো সার্ভিস তার নাই বা তার কোনো গিক নাই তিনি কিন্তু টপ লিডের সেলার তিনি একটা সার্ভিসই দিতেছে ঠিক আছে আপনি চাইলে একটা সার্ভিসে দিতে পারেন যদি বলেন যে না আমি ইনস্টাগ্রামে টোটাল সার্ভিস দিব সেটাও দিতে পারেন টোটাল না তার আগে আমি যখন দেখছি দুই হাজার একুশের দিকে মেবি তখন তার আমি তিনটা বা চারটা গিগ দেখছি কিন্তু ওইগুলো মনে হয় ডিলেট করে দিছে হ্যাঁ তো এটা আমরা দেখব কিভাবে একটু আমরা খেয়াল করি যদি দেখি যে আসলে এর আগের কোনো গিকের মধ্যে অর্ডার পাইছে কিনা এখানে কতগুলো রিভিউ হয়েছে এই গিকে বাউন্নটা কিন্তু তার প্রোফাইলে আমরা কত রিভিউ দেখতে পাচ্ছি তার মানে তার আরও গিক ছিল কিন্তু ওইগুলো তিনি ডিলেট করে দিয়েছে জাস্ট একটা গিক রাখছে বোঝা গেছে ওকে তো আমরাও চাইলে এরকম একটা সার্ভিস আমরা লঞ্চ করতে পারি যেহেতু আমাদের কাজ এখন পরিপূর্ণভাবে জানা তো এখানে কি করতে হয় এটার কাজটা কি আমি শিখাইছি তারপরেও যদি আমি বলি এখানে কাজ কিচ্ছু না জাস্ট আপনি অর্ডার নেবেন এবং এখানে কাজ হচ্ছে ম্যানেজমেন্টের কাজ জাস্ট ম্যানেজমেন্ট চোদ্দো দিনের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করবেন এবং অর্গানিক মানে প্রতিদিন আপনি দশ থেকে পনেরোটা বিশটা মানে আপনার গিকে যত অফার করবেন এই অফারের উপর বেস করে আপনাকে ফলোয়ারগুলো বের করে দিতে হবে তাকে ফলোয়ারগুলো দিতে হবে এবং সেটা টার্গেটেড ফলোয়ার যারা এখনও ইনস্টাগ্রামের ক্লাসগুলো করেন নাই ইনস্টাগ্রামের ক্লাসগুলো আবার একটু দেখে নিন তাহলে আর সমস্যা হবে না কারো এখান থেকে নয়েজ আসতেছে একটু কাইন্ডলি আনমিউট হয়ে যান তো এখানে কি করে তিনি চোদ্দ দিনের তিনি যেটা বলছে তার প্রোফাইলে যদি আপনি একটু দেখেন বা তার গিক ব্যানারে যদি একটু দেখেন বা গিক ইমেজে যদি দেখেন তিনি বলছে ডেলি দশ থেকে তিরিশটা ফলোয়ার বাড়ায় দিবে সেটা কি একদম রিয়েল টার্গেটেড ফলোয়ার বাড়ায় দিবে এটা তো আমি দেখাইছি যদি ওইভাবে আপনারা কাজ করেন আমাদের অর্গ্যানিক সিস্টেমটায় তারপরে আপনারা ডেলি দশ থেকে বিশটা ফলোয়ার বাড়ানো কোনো ব্যাপারই না একদম সিম্পল তারপরেও আমি শিখাইছি যে যদি বাই চান্স আপনি এইভাবে ফলোয়ার জেনারেট না করতে পারেন তখন আপনি কি করবেন আমি একটা জিনিস সেদিনকে একটা মিস্টেক করে গেছি আপনাদের ইনস্টাগ্রামে একটা সেটিংস অন করে দিলে আপনাদের প্রোফাইলগুলো মানুষের সামনে শো করে যেহেতু ওইটা থাক ওইটা আরেকটা হয়তো আপনাদের সামনে আবার ইনস্টাগ্রাম ক্লাস হবে যেহেতু একটা হয়ে গেছে আবার হবে সমস্যা নেই তখন দেখে দেখাই দিমুনি আর এখানে আপনি আরেকটা সিস্টেম দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক হ্যাট মার্কেটিং বা এস এম এম প্যানেলের মাধ্যমে কীভাবে আপনি ফলোয়ারগুলো নেবেন তো ধরেন কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে অর্ডার দিয়ে বলবে যে আমার ফলোয়ার বাড়তেছে না আমার কাজ ক্যান্সেল করে দাও তখন আসলে তাদেরকে বুঝ দেওয়ার জন্য ওই প্যানেলগুলো আমরা ইউজ করব আগে আমরা ওগুলো ইউজ করবো না আগে ক্লায়েন্টকে আমরা বলবো দেখো তুমি অর্গানিক যদি চাও সেক্ষেত্রে সময় লাগবে কিন্তু ফলোয়ারগুলো তোমার জিনুইন ফলোয়ার হবে সেটা তোমার পরবর্তীতে তুমি অনেক দিন এই ফলোয়ার থেকে তুমি বেনিফিট হবা বা লাভবান হবা তুমি এই ফলোয়ারগুলোই নেও যদি দেখেন যে না বায়ার খুবই গ্যামজ্যাম করতেছে তাহলে সিস্টেম তো আছেই আপনি যদি ওইটা না করেন আরেকজনের কাছে যাবে আরেকজন ওইটা সিস্টেম করে করে দেবে একদিনে এক হাজার ফলোয়ার দিয়ে দিবে ঠিক আছে দিয়ে কিন্তু তার কাজ তিনি গোছায় নেবে মানে তার আখের গোছা তিনি আখের মানে গোছায় নেবে তো আপনাকে দুইটাই শিখেছি আপনি যেটাতে যান বায়ারকে খুশি করতে হবে মেন টার্গেট হচ্ছে আপনাকে যেভাবে হোক বায়ারকে খুশি করবেন এবং অর্গ্যানিক এবং ব্ল্যাক হ্যাট আপনি দুইটাই অ্যাপ্লাই করবেন বায়ার যদি খারাপ হয় তাহলে ব্ল্যাক হ্যাট আছে সাথে অর্গ্যানিক করে দিবেন আর যদি বায়ার যদি ভালো হয় শুধু অর্গানিক করে দেবেন ক্লিয়ার তো এবার আমরা বানাবো এখানে আমরা তো মার্কেট টু রিসার্চ করে ফেলছি যে মার্কেটে কাজ কীরকম আছে তাদের কাজ যেহেতু চলতেছে তো আমরা গিক বানানোর জন্য আমরা আমাদের গিকের এই পজিশনে চলে আসব এখান থেকে আমরা শুরু করব আমরা একটু দেখতে পারি যে তাদের গিকের টাইটেলগুলো কী টাইপের টাইটেল হয়েছে এটা দেখার জন্য আবার তাদের পেজে চলে যাব ওকে এখানে চলে যাই তিনি কি লেখছে আমি আগে বলছি আমরা মাল্টিপল কিওয়ার্ড ব্যবহার করবো এবং এসিও সহকারে আমরা গিক পাবলিশ করবো তিনি লেখছে আয়ের organic growth your Instagram account for organic growth okay এখানে তিনি শুধু কোনো মার্কেটিং বা প্রমোশন কথাটা বলে নাই এবার কথা হচ্ছে প্রমোশন কথাটা লেখা যাবে কি না হ্যাঁ প্রমোট এই কথাটা এখানে লেখছে প্রমোশন লেখে নাই দেখি কেউ লেখছে কিনা সবাই superfast organic growth promote Instagram okay Instagram marketing and promotion for super organic growth হ্যাঁ আমরা তাহলে এটা অ্যাপ্লাই করতে পারি এবং আরও গিক আমরা দেখতে পারি যে কেউ সবাইকে ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা বলছে কিনা এবং নিউ সেলাররা এগুলো কিনা একটা কাজ করি আমি একটু নিউ সেলারগুলো দেখতে পারি অথবা না দেখলে সমস্যা নেই এখান থেকে দেখতে পারি যদি কখনও রিভিশন আসে গিক রিভিশন দেয় বা মানে ফাইবার তাহলে আমরা তখন প্রমোশন কথাটা অন্যভাবে লিখে দিব সমস্যা নেই আমরা তো আসি তো ইনস্টাগ্রাম মার্কেটিং কথাটা লিখতে পারতেছে মার্কেটিং হ্যাঁ ইনস্টাগ্রাম প্রমোশন এই যে লেখা আছে তার মানে আমরা এটা লিখতে পারবো তো সেটা আমরা একটু সিস্টেম করে লিখবো প্রমোশনটা আমরা লাস্টের দিকে রাখবো হ্যাঁ মার্কেটিংটা আমরা ফোকাস করবো তো মার্কেটিং আর প্রমোশন দুইটা সেম কথা শুধু নামে পার্থক্য আপনি মার্কেটিং দিয়েও যদি লেখেন মার্কেটিং তাহলে দেখবেন যে একই যে প্রতিযোগী আপনার না সেই প্রতিযোগী রে আসবে এখানে ওকে একটু প্রতিযোগী বেড়ে গেছে মনে হয় এগারো হাজার আটশো একটু বেশি গেছে এখানে আবার অন্য অন্য সার্ভিসে চলে আসার কথা দেখেন তারাই কিন্তু আছে এখানে তাদেরগুলোই আছে ঠিক আছে এটা কিছু না আমাদের টার্গেট হচ্ছে দুইটা কিওয়ার্ড দিয়েই আমাদের র্যাঙ্ক করানো তাহলে একটা কাজ করি আমরা টাইটেল লেখা শুরু করে দিই এটা আমার আর দরকার নাই ওকে তো আমি এখানে চলে যাব আমি এখান থেকে গুগল ট্রান্সলেট নিতে পারি অথবা আমি সরাসরি লিখতে পারি তো একটা সবাই দেখবেন যে অনেকে আছে এক একজনের টাইটেলের সাথে টাইটেল মিলে যাবে এটা নিয়ে গাবরানোর কিছু নেই টাইটেল মিলে গেলে কিছু হয় না টাইটেল এগুলো কোথায় কি চেঞ্জ করতে হবে এগুলো তো সব আমরা বলে দিব বা কোথায় কপিরাইট হবে তাহলে আপনি এখান থেকে শুরু করেন উইল পর্যন্ত ফাইবারে থাকে হ্যাঁ উইল পর্যন্ত থাকে তারপরে আমি ডুর থেকে শুরু করব ধরেন do I will do Instagram Instagram Instagram তাহলে কি আমার কথা বলতে হবে ইনস্টাগ্রাম ওকে একটা কাজ করি ডু দিয়ে দিই I will do Instagram marketing কথাটা লিখব তাহলে মার্কেটিং মার্কেটিং অর এবার লিখবো হচ্ছে promotion promotion promotion promotion for fast organic সবাই এই কথাটাই বেশি লেখছে organic growth organic okay organic growth okay এই কথাটা লেখছে সবাই তো আর ফার্স্ট অর্গ্যানিক গ্রোথ প্রতিটা গিকের ভিতরে আপনি মোটামুটি দেখতে পারবেন এই কথাটা লেখছে তো আমরা যেটা অ্যাড করলাম এখানে দুইটা কিওয়ার্ড আমরা বললাম ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ইনস্টাগ্রাম প্রমোশন আমাদের টার্গেট হচ্ছে এই দুইটা কিওয়ার্ড দিয়ে আমাদের গিকটাকে র্যাঙ্ক করানো তো আমি ভাঙ্গে ভাঙ্গে বুঝাইতেছি কারো কোনো প্রবলেম হবে বা আমি আরো এক্সপিটে বলবো হ্যাঁ হ্যাঁ বলেন এখানে যে ভাইয়া একটা গিগ টাইটেলের ক্ষেত্রে কোনো ধরনের বড় স্পেলিং হাতের লেখা বা ছোট ধরনের কোনো ম্যান্ডেটরি আছে কিনা আপনি যাই লেখেন সবগুলো এখানে হয়ে যাবে ঠিক আছে আমি যদি এখানে হ্যাঁ সবগুলোই ছোট হাতের আমি যদি এখানে সবগুলোই বড় হাতের লিখে দিই তারপরে এটা চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে সবগুলোই ওরা ওইভাবেই তৈরি করছে আচ্ছা, মানে ওকে আমি মনে হয় চলে আসছি ইয়াতে ফাইবার থেকে বেরিয়ে পড়ছি ওকে হ্যাঁ আমি আবার একটু যাই মার্কেটিং ম্যানেজার বাপরে এত সার্ভিস ওকে আমরা একটা জিনিস দেখতেছিলাম দেখেন প্রতিটাই আপনি যদি বড় হাতের লেখেন তারপরে না সব ছোট হাতের হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ, ওকে আপনি লেখেন কিন্তু এখানে কোনো ই ইউজ করবে না লাস্টের দিকে ফুল স্টপ কুমা এগুলো ব্যবহার করা যাবে না ঠিক আছে ওকে এবার আমরা ক্যাটাগরিগুলো দেখতে পারি তারা কোনগুলো ক্যাটাগরিগুলো ব্যবহার করছে আমি তাহলে এই গিকটাকে আমি এক্সাম্পল নিলাম এবং সেকেন্ড এই গিকটাকে আমি এক্সাম্পল নিলাম ওকে এখানে তারা কোন ক্যাটাগরিটা ব্যবহার করছে তারা ব্যবহার করছে digital marketing social media marketing organic promotion okay এবং এটাতে কি করছে তারা ক্যাটাগরির উপরে কিন্তু আসলে মূলত বিফ নির্ভর করে বিফ জিনিসটা হচ্ছে আগে আমাদের বাইরে করছিল এখন বিফ চলে আসে ওকে সোশ্যাল মিডিয়া মার্কেটিং সবাই দেখে এটাই ব্যবহার করছে তাহলে আমরাও এটা ব্যবহার করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং অর্গানিক সোশ্যাল প্রমোশন ওকে তাহলে আমরা চলে যাব ক্যাটাগরিতে আমরা এখানে প্রথমে দিব কি ডিজিটাল মার্কেটিং তারপরে দিব হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং তারপরে দিব হচ্ছে আমরা social media promotion organic social promotion এটা দিয়ে দিলাম এবার আমাদের এখানে কিছু প্ল্যাটফর্ম সিলেক্ট করতে বলবে তারা আমরা যদি এই প্ল্যাটফর্ম বিষয়ে যদি আর একটু বিস্তারিত জানতে চাই তাহলে কোথায় যাব তাদের গিকে যাব যাওয়ার পরে নিচের দিকে আপনি দেখতে পারবেন তারা কি কি প্ল্যাটফর্ম ব্যবহার করছে এগুলো আমরা এইখানে দেখতে পারবো ঠিক আছে দেখেন এরা দুইজনে কিন্তু শুধু ইনস্টাগ্রাম ব্যবহার করছে তাহলে আমাদের গিকও আমরা চাচ্ছি যে শুধু ইনস্টাগ্রাম ব্যবহার করব। তাহলে এখানে কি দিব আমি ইনস্টাগ্রাম দিতে পারি আপনি চাইলে ফেসবুক দিতে পারেন সাথে আবার লিঙ্কডিংও দিতে পারেন আপনি চাইলে একটাও ব্যবহার করতে পারেন এবার ডাটার এখানে এসে আমরা ইন্ডাস্ট্রিটা সিলেক্ট করে দিব আপনি কোন কোন ইন্ডাস্ট্রিতে কাজ করবেন তো আপনার ক্লায়েন্ট কারা হতে যাচ্ছে এখানে সব থেকে বেশি আসবে হচ্ছে আপনার বিউটি অ্যান্ড কসমেটিক্স এটা আমরা প্রথমে দিব সব থেকে বেশি okay beauty and scot cosmetics তারপরে মার্কেটিং অ্যাডভার্টাইজিং এই কথাটা আসবে দেখি এটা কোথায় আছে marketing marketing and advertising marketing কই গেল আমাদের সময় তো মার্কেটিং অ্যাডভার্টাইজিং ছিল এখন কি আছে দেখেন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এই যে গেছে হ্যাঁ মিডিয়া এন্টারটেনমেন্ট মিডিয়া এন্টারটেনমেন্ট এটা থাকবে আমি তাহলে মিডিয়া এন্টারটেনমেন্ট মিডিয়া এই যে পাওয়া গেছে তারপরে আমরা দিতে পারি টেকনোলজি টেকনোলজি রিলেটেড আমরা দেখি টেকনোলজি হ্যাঁ পাওয়া গেছে মোটামুটি আরেকটা দিতে পারবো আমরা সার্ভিস দিতে পারি সার্ভিস ওকে অথবা রিয়েল এস্টেট অথবা শুধু সার্ভিস দিয়ে দেন ওকে হয়ে গেল এবার আমাদের এই এখানে ট্যাগগুলো আমরা জেনারেট করতে পারি ট্যাগ জেনারেটর তাহলে আপনি এখানে লিখতে পারেন একটা ট্যাগ জেনারেট করার জন্য মানে কি কি ট্যাগ ব্যবহার করতে পারেন সেটা দেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন কিওয়ার্ড টুলস আমরা এখানে সার্চ করতে পারি এক্স একটু কিওয়ার্ড টুলস আয়ো এটা আমরা ব্যবহার করতে পারি একটু আসতে থাকুক আমার মনে হয় পিসিটা একটু আজকে হ্যাং করতেছে মনে হচ্ছে মনে হয় ফাইল অনেক বেশি হয়ে গেছে তো কিছু ক্যাশ ডাটা ডিলেট করতে হবে ওকে আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে আমরা এখানে যাব আমি আগেও বলছি যে আমাদের যা কিছু লাগবে আজকে আমরা সব কিছু আমরা এখান থেকে রিসার্চ করব হচ্ছে ফাইবার ফাইবার টাইটেল ওকে আমরা ফাইবারটা সিলেক্ট করব আর যদি আপনাদের পূর্বে অ্যাকাউন্ট না থাকে আপনি একবার অ্যাকাউন্ট দিয়ে একটা মানে অ্যাকাউন্ট যদি না থাকে অবশ্যই অ্যাকাউন্ট করে নেবেন তাহলে আপনি বেশি কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন না অ্যাকাউন্ট থাকলে আপনি অনেকগুলো অনেকবার কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন আমার তো অ্যাকাউন্ট ছিল দেখি এখন কতটুকু কাজ করে এত সময় নিতেছে ওকে ইন দেখছেন জিমেলটা কি আমার এটা টেন মিনিট জিমেল ব্যবহার করছে ওকে আমি ফাইবারটা সিলেক্ট করবো এখান থেকে ল্যাঙ্গুয়েজটা দিব ইউনাইটেড স্টেটস এবং এখান থেকে লিখবো হচ্ছে আমি ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম আমাদের এখানে আজকের ক্লাসে কি আছে আমাদের ওই যে উৎপল চাকমা নাকি কি যেন নাম ছিল আর প্রমোশন ওকে ঠিক আছে ক্লাস করো মনোযোগ দিয়ে বুঝতে পারতেছো কিছু ওকে হ্যাঁ, সরি এখানে এ বি সি ডি দিয়ে আসতেছে এটা কিছু না A B C D E F G এই সাইজে ওকে আমাদের যেটা নেব প্রথমে আমরা কী নেব ইনস্টাগ্রাম তাহলে এই কথাটা আমরা কপি করতে পারি কপি করলাম কপি করে কোথায় দিব আমাদের ফাইবারের এখানে দিয়ে দিব ইনস্টাগ্রাম প্রমোশন এই কথাটা আমি লিখলাম তারপরে এখানে দেখেন বেশ বেশ ট্যাগুলো আমাদের এখানে বেরোবে তারপরে কি দিব আমরা ইনস্টাগ্রাম প্রমোশন দিছি তাহলে আরেকটা জিনিস আছে ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার এটা দিতে পারেন প্রমোশন কথাটা বেশি আছে মার্কেটিং কথাটা লিখলে আরও বেরোইতো দেখি সবগুলো আসে কিনা ওকে আরেকটা কাজ করি আমি এবার মার্কেটিং কথাটা লিখে দিই মার্কেটিং দুইটা কিওয়ার্ড এক জায়গায় করে তারপরে রিসার্চ করে করে নেবেন এখানে কতগুলো বের হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং ওকে এটা আমি কপি করলাম ইনস্টাগ্রাম মার্কেটিং এটা দিয়ে দিলাম সাজেস্টে আসছে ওকে তারপরে এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং আজকে কি সব উল্টো আসতেছে নাকি তাই তো মনে হচ্ছে ওকে ওকে যদি এরকম প্রবলেম হয় মাঝে মাঝে ওদের সার্ভারে প্রবলেম করতে পারে তাহলে একটা কাজ করি আমরা ওদের গিকগুলো দেখতে পারি ইনস্টাগ্রাম মার্কেটিং এতগুলো আসতেছে কেন ওকে বাদ দেন হ্যাঁ হ্যাঁ ওইটাও আছে কুইক বুক তো আছেই সমস্যা নাই কিন্তু ওইটা দিয়ে আমি চাচ্ছি না আমার এই আমার মেন অ্যাকাউন্টের এখানে ব্যবহার করতে ঠিক আছে আলাদা আপনার যদি ব্রাউজার থাকে সেখানে আপনি ওইটা ব্যবহার করতে পারেন কুইক বুক দিয়েও আরও ভালো হবে সমস্যা নেই ওইটা দিয়েও রিসার্চ করতে পারেন তো ওইটা থাক তাহলে আমি শুধু আমার যতটুকু মাথায় আছে ততটুকু দিয়ে ট্রাই করি তাহলে এখানে একটা কাজ করি আমরা ইনস্টাগ্রাম প্রমোট ইনস্টাগ্রাম দিতে পারি promote promote Instagram insta insta insta okay sorry Instagram ভুলমুল হইতেছে নাকি কে জানে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওকে চলবে তারপরে আমরা দিতে পারি ইনস্টাগ্রাম গ্রোথ যেটা আমি আমার টাইটেলে ব্যবহার করছি Instagram Instagram growth growth okay growth এটা ব্যবহার করব তারপরে আমরা দিতে পারি organic growth organic organic organic growth sorry growth okay হয়ে গেল আমার পাঁচটা হয়ে গেছে আমরা এবার চাইলে এইটা যদি আপনার মনে হয় যে না আপনার মাঝে মাঝে সফটওয়্যারে যদি প্রবলেম করে তাহলে আপনি এখানে চলে আসবেন এখানে এসে তাদের গিকগুলো থেকে আপনি এটাও দেখে নিতে পারেন দেখেন এখানে আমরা যদি যাই growth Instagram Instagram marketing Instagram growth এগুলোই ব্যবহার করছে ম্যাক্সিমামগুলো দেখবেন আপনারা এগুলোই ব্যবহার করছে মানে তারা এগুলোই ব্যবহার করছে ঠিক আছে তো আমরা তাহলে করে ফেলি তাহলে এবার আমরা নেক্সটে চলে যাই সব কিছু ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নেবেন চেক করার পরে আমরা এই নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব ওকে আমাদের এখানে বলতেছে যে আমাদের কাজ হয়ে গেছে তো আমাদের নেক্সট স্টেপে নিয়ে যাবে তারা প্রাইসিংয়ের জায়গায় কারো এখান থেকে নয়েজ আসতেছি একটু আনমিউট হয়ে যান কতজন ক্লাসে আছে আজকে অনেক কম okay সেভেন কন্টিনিউ তো করলাম সেভ অ্যান্ড চেঞ্জ হয়ে গেছে তো নেক্সট স্টেপে যাচ্ছে না কেন আবার হ্যাঁ চলে আসছি নেক্সট স্টেপে আপনি চাইলে এখানে একটা প্যাকেজও রাখতে পারেন একটা প্যাকেজের ভিতরে সবগুলো অফার করতে পারেন অথবা তিনটা প্যাকেজও অফার করতে পারেন সেটা সম্পূর্ণই আপনার ইচ্ছা ঠিক আছে তো আমরা একটা কাজ করি আমরা আমি চাচ্ছি যে সবাই যেহেতু তিনটা দিছে আমরা চাই তিনটা দিব তো এবার আমি একটা কাজ করব এখানে চলে আসবো এখান থেকে ধরেন আমি এখান থেকে ওদের কিছু ফর্মুলা নিব হ্যাঁ এই যে এগুলো আমি নিতে পারি এগুলো ভালোই কাজে লাগে ঠিক আছে এগুলো আমি নিতে পারি তাহলে তারা এইভাবে ব্যবহার করছে সাত দিন Instagram growth okay Instagram insta growth okay চোদ্দো দিন ইনস্টাগ্রাম গ্রোথ ইনস্টা লেখছে শুধু ওকে একটা জিনিস আজকে পাইলাম সেটা হচ্ছে আপনি যদি কোনো জায়গায় ইনস্টাগ্রাম কথাটা বেশি হয়ে যায় তাহলে আপনি একটা কাজ করতে পারেন এখানে আপনি ইনস্টা লিখতে পারেন শুধু ওকে আমরা এটা কপি করতে পারি অথবা এই পয়েন্টগুলো কপি করতে পারি অথবা এই আগুনটাই নিতে পারি ফায়ার ফায়ার আমরা বিভিন্ন ইমোজি থেকেও নিতে পারি ঠিক আছে ফায়ারটা কপি করলাম কপি করে প্রথমে আমি এটা দিয়ে দিই তো এবার আমি এখানে লিখব ধরেন আমি সাত দিনের প্যাকেজ দিব প্রথমে আমি সাত দিনের প্যাকেজ অফার করব তাহলে সেভেন ডেস প্রথমগুলো আপনি সবগুলো বড় হাতেরও দিতে পারেন দেখতে ভালো লাগবে সেভেন ডেস ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রামে লিখি ইনস্টাগ্রাম এখানে seven days seven days Instagram marketing এখানে গ্রোথ কথাটাকে উল্লেখ করতে পারবো গ্রোথের কম্পিটিশন কীরকম আছে একটু আমি একটু হ্যাঁ জি এখানে আমি আরেকটা জিনিস আমি দেখতে চাচ্ছি যে গ্রোথের ভিতরে কীরকম প্রতিযোগী আছে হ্যাঁ সেটা আমি একটু দেখে নিই ইনস্টাগ্রাম গ্রোথ এই কিওয়ার্ডও যদি র্যাঙ্ক করে তাহলে কাজে লাগবে কি না হ্যাঁ তো এটারও দশ হাজার আছে ওকে ফাইন তো এটাও আমি নিতে পারি আমি চাচ্ছি যে বায়ারকে একটু আকৃষ্ট করার জন্য আমি গ্রোথ কথাটা প্রাইসিংয়ের প্রথম লিখতে পারি অথবা আমরা শুধু লিখতে পারি সাত দিন Instagram promotion seven days Instagram promotion এটা লিখতে পারি মার্কেটিং লিখতে পারি আপনি এটাও লিখতে পারেন হ্যাঁ মার্কেটিং কথাটা যদি প্রাইসিং বাদে প্রাইসিংয়ে লিখবেন আর সব জায়গায় ব্যবহার করা খুব একটা ভালো হবে না আমার মনে হয় ঠিক আছে আমরা ওই কথাটা কোনো জায়গায় ট্রাই করব না তারপরেও যদি ট্রাই করি সিস্টেম করে লিখব শুধু প্যাকেজ বাদে মার্কেটিং ওকে মার্কেটিং কথাটা লিখলাম মার্কে মার্কেটিং ওকে মার্কেটিং মানে সেভেন ডেজ ইনস্টাগ্রাম মার্কেটিং এখানে আমি মূল কথাটা দিয়ে দিলাম এবার যদি চান আপনি আরেকটা কিওয়ার্ড ব্যবহার করবেন এখানে দিয়ে দিতে পারেন প্রমোশন যে seven days Instagram marketing and promotion হয়ে যায় অথবা গ্রোথ অর্গানিক গ্রোথ এটাও বলে দিতে পারেন এখন আপনার রুচি আপনার মতো করে একটু কাস্টমাইজেশন করে নিতে হবে ঠিক আছে অথবা একটা কাজ করতে পারেন এখানে আপনি চাইলে কেউ কেউ এখানে কিওয়ার্ডটা ব্যবহার করতে পারেন যদি আপনার মনে হয় বেশি বেশি কিওয়ার্ড প্লেসমেন্ট করবেন তাহলে এটা ইউজ করবেন আর যদি মনে হয় যে আরেকটা কিওয়ার্ড ব্যবহার করবেন সেটার নাম হচ্ছে অর্গানিক গ্রোথ বা ইনস্টাগ্রাম গ্রোথ তাহলে এখানে ইনস্টাগ্রাম গ্রোথ কথা কথাটা লিখে দিবেন ওকে তো এটা লেখা হয়ে গেল এবার আমি এখানে এটা পেস্ট করে দিলাম সেমভাবে এটা পেস্ট করে দিলাম এটা আমি সাত দিনের প্যাকেজটা আমি তিরিশ দিন করে দিলাম এবং এটা করে দিলাম হচ্ছে চোদ্দো দিনের প্যাকেজ দুইটা প্যাকেজ আমার রেডি তো আমার আমি এখানে কয়বার দেখেন আমি এখানে কয়বার এগুলো ব্যবহার করলাম আমি এখানে দুইবার আমার হ্যাশ মানে আমার যে ট্যাগটা আছে মানে কিওয়ার্ডটা আছে সেটা আমি এখানে প্লেসমেন্ট করলাম এবার যদি আপনার আপনার যদি মনে হয় যে আপনি প্রমোশন দিয়ে এটা গ্রো করাবেন তাহলে প্রমোশন কথাটা লিখবেন যদি বলেন যে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ দিয়ে র্যাঙ্ক করাবেন তাহলে এখানে ইনস্টাগ্রাম গ্রোথ কথাটা লিখবেন ক্লিয়ার হ্যালো ভাই আমি এক জায়গায় শুনছিলাম যে আপনার প্রমোশন আর মনিটাইজেশন এই দুটো কথা লিখলে নাকি গিগ র্যাঙ্ক করে না কে বলছে র্যাঙ্ক করে না র্যাঙ্ক আরো বেশি করে কিন্তু সমস্যা হলে বেশি দিন অ্যাকাউন্ট টিকে না এটাই তো সমস্যা কিছুই না ওইটা আপনাকে আপনি যদি কপিরাইট কোনো কিছু না সারেন আপনাকে রিভিশন দিবে বলো যে এটা ঠিক করো টাইটেল ঠিক হয় নাই ঠিক করো এটা বলে ঠিক করতে বলবে যদি তাদের টাইটেলটা পছন্দ হয় হইলো না হলে আমরা তো ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা এখানে লিখতে পারতাম আমি কিন্তু লিখি নাই এবং আমি চাইলে ইনস্টাগ্রামের টাইটেলের প্রথমটা ইনস্টাগ্রাম প্রমোশন কথাটা আমি প্রথমে লিখতে পারতাম কিন্তু আমি টার্গেট নিয়েছি কি মার্কেটিং কথাটা দিয়ে প্রমোশন করার মানে র্যাঙ্ক করানোর চিন্তা ভাবনা আছে তো এবার আমি এখানে লিখতে পারি গ্রো লিখতে পারি ইনস্টাগ্রাম গ্রো অর্গানিক ফলোয়ার নাকি কীরকমভাবে লেখা যায় ওকে আমরা এখানে লিখি গ্রো গ্রো অর্গানিক মানে আমাদের গিকের ভিতরে আমরা যে কিওয়ার্ডগুলো প্লেসমেন্ট করছি ওইখানে সবগুলো আমরা চাবো যে বেশি বেশি আমরা আমাদের ইয়েতে ব্যবহার করার জন্য অর্গানিক আজকে ইয়ে আসে নাই নাম যেন কি আমাদের বপুরের এক মেয়ে ফলোয়ার্স ওকে অ্যান্ড একটা কাজ করি এখানে আমরা আমরা প্রাইসিংয়ের ভিতরে সব কিছুর অফার করতে পারি ঠিক আছে এঙ্গেজমেন্ট এঙ্গেজ এঙ্গেজ বার নামটা E N G E G E N M EMT e মনে হয় engagement okay engagement for for seven days seven days ডিটা বড় করে দিয়াম দেখতে ভাল লাগবে আর চাইলে প্রতিটা অক্ষরই আপনি বড় করে দিতে পারেন তাহলে আর একটু ভালো লাগবে অ্যান্ড ফরটাও বড় করে দেই seven days organic Instagram marketing organic growth follower and engagement for seven days এটা খুব একটা ভাল লাগতেছে না আমার কাছে এটা লিখবো না অন্য কি লেখা যায় একটা কাজ করি তাহলে ইনস্টাগ্রাম গ্রোথ কথাটা এখানে দেখতে পারি ইনস্টাগ্রাম গ্রোথ ওকে একটা কাজ করি এটা ডিলিট করে দিই এটা আমার কাছে খুব একটা ভালো লাগতেছে না দেখি টাইট কিওয়ার্ডটা আর একটু প্লেসমেন্ট করি ইনস্টা ইনস্টাগ্রাম তাড়াতাড়ি ইনস্টাগ্রাম গ্রোথ এখানে ওই কিওয়ার্ডটা আমি প্লেসমেন্ট করতেছি তাহলে দুইটা কিওয়ার্ড আমার প্লেসমেন্ট হয়ে যাবে growth plus targeted targeted targeted কারো ওখান থেকে ডাবল নয়েজ আসতেছি একটু আনমিউট হয়ে যান রিয়েল ফলোয়ার ফলোয়ার ফলোয়ার কথাটা তো সরাসরি লিখতে পারবো না তাহলে আমাকে সিস্টেম করতে হবে ফলো আর্টস ডেলি ডেলি এখানে একটা কাজ করি এখানে প্লাসটা দিয়ে দিই plus daily daily daily grow growth okay growth daily growth up to up to okay চলবে আপ টু এত থেকে এত এটা বলে দিলাম সেমভাবে এটাকে কপি করে আমি এখানে দিয়ে দিতে পারি হ্যাঁ সেমভাবে এটাও কপি করি আমরা এখানে দিতে পারি এবার একটা কাজ করি এখানে চাইলে আমরা আরও কিছু অ্যাড করতে পারি এখানে এই প্যাকেজগুলোর মাধ্যমে আগে আমরা এটা ঠিক করে নেই আপ টু এখানে ধরেন বিশ থেকে তিরিশ বিশ থেকে তিরিশ তিরিশ থেকে তিরিশ থেকে চল্লিশ চল্লিশ অথবা আপনি সেম প্যাকেজটা রাখতে পারেন এবার আমরা একটা কাজ করি স্ট্যান্ডার্ডটাকে ঠিক করে নিই এখানে আমরা ফার্স্ট কথাটা লিখি first okay first Instagram growth daily targeted real follower daily growth track খাটাবো ওকে ট্রেকার ট্রেকার ওকে তাহলে এখানেও এই কথাটাই বলে দেই এটা ফার্স্ট এখানে আমি তাহলে সুপার ব্যবহার করতে পারি super super Instagram super fast okay fast fast কথাটা বড় করে দিই super fast Instagram growth targeted follower okay daily daily growth daily growth naturally okay আমরা এখানে ন্যাচারাল দিয়ে দিতে পারি natural okay natural up to এত ওকে ফাইন একটা সুন্দর একটা প্যাকেজ আমাদের হয়ে গেল এখানে একটা কাজ করা গেলে কীরকম আর প্রথমটা বেসিক লাগতেছে না একদম ফাস্ট ওকে চলবে তো এবার আমরা একটা কাজ করব এখানে আমাদের প্রাইসিংটাকে সাজাই দিব প্রথমে আমরা কত দিব আমরা প্রথমে দশ ডলার আপনি সিলেক্ট করতে পারেন সাত দিন ম্যানেজমেন্ট করবেন দশ ডলারে জি কোথায় এই যেটা এখানে হ্যাঁ, হ্যাঁ। এটা ও আরে আপনার চোখে তো দেখি খুব পাওয়ার না আপনি কি তো গুড়া মাছ খাইছেন অনেক বেশি সমস্যা হচ্ছে ওইটা আমি ইচ্ছাগতভাবে করছি ওইখানে আমি স্পেস দেই নাই একটু দেখেন প্রশ্ন করছেন ভালো হয়েছে এখানে দেখেন আমি কি ব্যবহার করছি বুঝছেন ফলোয়ার কথাটা লিখলে সরাসরি আমার প্রবলেম করতে পারে সেজন্য আমি আমার সেভ রাখলাম বোঝা গেছে ওকে এটা প্রশ্ন করছেন ভালো হয়েছে কারণ বাকিরা হয়তো বুঝতেছে এখানে স্পেস দিছি কিন্তু আসলে স্পেস না ওকে তো এটা আমরা কি করব সেমভাবে আমরা চোদ্দো দিন এখানে রাখবো চোদ্দো দিন রাখবো এবং এটা আমরা রাখবো তিরিশ দিন তিরিশ দিন এবার আমরা প্যাকেজগুলো সাত দিনের জন্য কত টাকা নিব প্ল্যাটফর্ম কয়টা কয়টায় কাজ করবেন number share pricing size audience engagement থাকবে কি না পিপল কত থাকবে এখানে এগুলো আমরা দিতে পারি চাইলে অডিয়েন্স একটা দিতে পারি ধরেন পাঁচশো বা এখানে একটা কাজ করি দুইশো তিনশো দিয়ে দিই বা দুইশো আড়াইশো দিয়ে দিলাম আড়াইশো পাঁচশো পাঁচশো আর বারোশো এক হাজার এক হাজারই বেটার এক হাজার ওকে দিয়ে দিলাম কন্টেন্ট ক্রিয়েশন এটাতে দিব এটাতে দিব না এটাতে দিব না এই দুইটাতে দিব প্ল্যাটফর্ম একটা সিলেক্ট করব প্ল্যাটফর্ম দুইটা দিতে পারেন প্ল্যাটফর্ম তিনটা দিতে পারেন এগুলো জাস্ট এক্সাম্পল দেওয়ার জন্য আর এখানে কোনো কিছু তেমন ম্যাটার করে না এঙ্গেজমেন্ট এটাতে দিব এটাতেও দিব এটাতেও দিব এটাতে এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্ট এটা আমরা হ্যাঁ তিনটা দিয়ে দিতে পারি আপনি ফলোয়ারের কথাটা উল্লেখ করে দিন এগুলো কোনো ম্যাটার করে না জাস্ট আমাদের প্যাকেজটাকে সুন্দর করার জন্য ঠিক আছে ওকে আচ্ছা। আমাদের সাত দিনের জন্য আমরা এটা নিতে পারি পনেরো ডলার এটা নিতে পারি এই চোদ্দো দিনের জন্য তিরিশ ডলার বা চল্লিশ ডলার চল্লিশ ডলার এনাফ তিরিশ চল্লিশ ওকে পঁয়ত্রিশ বা তিরিশ দেই আর এটা হচ্ছে সব থেকে বড়ো প্যাকেজ আমরা এটা আশিতে কনভার্ট করতে পারি প্যাকেজটা এটা একটু হাই দিয়ে দিলাম ঠিক আছে আশিতে করে দিলাম আশিতেই কাজ করব ম্যাক্সিমাম মানুষগুলো দেখবেন যে আশিতে করতেছে ওকে আমরা তাহলে ষাটই করে দিতে পারি ষাটে আমি সব থেকে বেশি অর্ডার পাইছি পনেরো তিরিশ ষাট অ্যানাফ এখানে কিছু জিনিস আছে এক্সট্রা ফার্স্ট ডেলিভারি এগুলো আপনার এখন লাগবে না এখন দেওয়ার দরকারও নাই এগুলো একটা সময় বুঝতে পারবেন এখানে যদি গিকের ভিতরে দেখতে চান যে এই কাজটা দ্রুত করে দিব বিনিময়ে তুমি আমাকে এক্সট্রা এত টাকা দিবা এটা হচ্ছে তখনই অফার করতে পারবেন যখন আপনি লেভেলে যাবেন এটা তখন অফার করলে এটা কোয়ালিটিফুল হবে ঠিক আছে তো এটা করার পরে এখানে আমাদের আর কোনো কথা আছে কারো এই জায়গায় কেউ বুঝতে পারেন নাই ওকে ওকে এবার সেভেন কন্টিনিউ করে আমরা নেক্সট পেজে চলে যাব তো হয়ে গেল নেক্সট পেজটা এখানে আমাদের একটা ডেসক্রিপশন লিখতে হবে সুন্দর করে তো এখানে ডেসক্রিপশনটা আমাদের অবশ্যই এসিও সহকারে লিখতে হবে সব কিছু যেহেতু আমরা এসিও সহকারে করতেছি আমাদের মূল টার্গেট হচ্ছে ইনস্টাগ্রাম প্রমোশন বা মার্কেটিং কথাটাকে আমরা বেশি প্রায়োরিটি দেওয়া তো তাহলে একটা কাজ করি আমি একটা ডেসক্রিপশন লিখি আপনারা চাইলে প্রথমে ওয়েলকাম দিয়ে শুরু করতে পারেন অথবা মাই অফারিং সার্ভিস বা অফারিং ডেসক্রিপশন এরকম অনেক কিছু লেখা যায় অথবা শুধু আপনি ওয়েলকাম ওয়েলকাম এটাই ব্যবহার করবেন সবাই এটা বেটার হবে welcome to my Instagram insta insta Instagram marketing marketing and sorry and organic organic growth growth service এখানে আমি প্রমোশন কথাটা লিখলাম না ইচ্ছা করে কারণ প্রমোশনে যদি সমস্যা করে তাহলে আমরা বিপদে পড়ব অর্গানিক গ্রোথ অর্গানিক গ্রোথ এটা আমরা বলে দিলাম welcome to my Instagram marketing এবং অর্গানিক গ্রোথ সার্ভিসে স্বাগতম ওকে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ মানে মার্কেটিং অ্যান্ড অর্গানিক গ্রোথ সার্ভিসে স্বাগতম ওকে এটা আমি মাঝামাঝিতে রাখতে পারি মাঝামাঝিতে রাখতে পারেন এটা আপনি বোল্ড করে দিতে পারেন আর আপনার যদি মনে হয় যে না আপনি এখানে ই করতে পারেন প্রমোশন কথাটা লিখতে পারেন হ্যাঁ তাহলে লিখতে পারেন সেটা আপনার রুচি সেটার দায়বার আসলে আমার না যদি আপনি লেখেন যদি আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার প্রবলেম হয় তো আসলে ফাইবার তো আসলে সারা জীবনের জন্য না তো আপনি কাজ জানলে দুই দিন পরে আবার অ্যাকাউন্টে একটা দাঁড় করাইতে পারবেন ঠিক আছে তো ওকে যাই হোক হুম হুম লিখতে পারেন এখানে কইলাম বললামই তো আমি যে এখানে সমস্যা করতে পারে নাও করতে পারে কিন্তু আমি ওকে আমি এইভাবে ট্রাই করতেছি ওকে আমি রিস্ক নিতেছি না আপনি যেটা হয়ে গেছে সাত দিন তো হয়ে গেছে এখনো কিছু হয় নাই আর হওয়ার সম্ভাবনা নাই হইলেও সেটা কেউ রিপোর্ট করলে হবে রিপোর্ট ছাড়া টুরে যাবে না টুরে যাবে না সমস্যা নাই আর সব গিকের শুনেন সব গিকের ভিতরে সব কিছু আপনি ব্যবহার করতে পারবেন না কিছু কিছু গিকের ক্ষেত্রে আপনি এই কথাগুলো উল্লেখ করতে পারবেন না আমি যেমন যদি আপনি অবাস্তব কথাবার্তা লেখেন সেগুলো এলাও হবে না ফাইবারে ঠিক আছে এখন ইয়ে ওইখানে ওইখানে সমস্যা হবে না ইউটিউবের ওইখানে সমস্যা হয় না আমরা টাইটেলে লিখছি তো ওইটা সমস্যা হবে না আমরা তো আর আমি আপনাকে যেখানে দিছি ওইটা তো YouTube video promotion video promotion হ্যাঁ। কথাটা লেখছি কিন্তু ওইখানে আমাদের টাইটেলটা শুধু আমাদের ইনস্টাগ্রাম প্রমোশন অ্যান্ড মার্কেটিং যাই লেখা থাকুক কিন্তু ভিতরে কিন্তু আমরা কোনো জায়গায় ইনস্টাগ্রাম প্রমোশন অ্যান্ড গ্রোথ এই কথাগুলো লিখি নাই লিখছেন আপনারা তাহলে সমস্যা নাই তো টাইটেলে লিখতে পারেন সমস্যা হবে না ডেসক্রিপশনে লিখবেন না আপনাকে তো একটা ঘিকের ইয়া দিয়ে দিছিলাম লিঙ্ক দিয়ে দিয়েছিলাম দেখে দেখে করতেন তাহলে তো হয়েছে ওইটা দেখে করলে তো কোনো সমস্যা হওয়ার কথা না ওকে তাহলে আমরা আজকের গিকেই থাকি হ্যাঁ তো এখানে একটা ডেসক্রিপশন লিখতে পারি আমরা ডেসক্রিপশন ওকে শুরু করি আর ইউ hmm. কি লেখা যায় ট্রলিং লিখি তারপরে আপনাদের পাঠিয়ে দিতেছি সমস্যা নাই টুকরো your Insta Instagram presence presence বুঝলাম না ইনস্টাগ্রামের প্রবলেম করে কেন বারে বারে লাল চিহ্ন আসে এটা আমার কাছে ভালো লাগে না এটাই আসে শুধু and reach target audience audience audience audience okay audience প্রশ্নবোধক চিহ্ন congratulations you are in the right place you are you are in the in the right right place স্বাগতম আপনি সঠিক জায়গায় আছেন প্লেস প্লেস উইদিং এটা আমার এক্সপিরিয়েন্সটা বলে দিলাম হ্যাঁ within over over Fourier Fourier plus Fourier plus years of experience experience experience experience in instagram instagram marketing and management marketing marketing marketing and manage management management I can help you তোমাকে সাহায্য করব track your Instagram Instagram account to next level level level level level level তারপর কি লাগা যায় আমরা পরিষেবাগুলির সাথে বা আমার সার্ভিস সাথে আপনি আপনার অ্যাকাউন্টের ব্যস্ততা বা অনুসরণকারী সামগ্রী সাফল্য বৃদ্ধি দেখাতে পারেন এটা লিখবো না কোনটা লিখবো ওকে একটা লিখি আপাতত আপনারা আপনাদের মতো করে লেখেন আমি আপাতত যতটুক with my service services service you can you can you can expect তুমি কি পাবে okay expect expect 2c mm, increase increase increase বানাম আমার তো সমস্যা increase in increase E N C R E okay R E S E মানে ঠিক আছে expect okay increase ইনক্রেস ইন ইয়োর এখানে অ্যাকাউন্ট অ্যাকাউন্টস অ্যাকাউন্টস এঙ্গেজমেন্ট Angus engagement follower followers দিয়ে দিই অনেকগুলো ফলোয়ার্স ফলোয়ার্স হবে না and overly overall success right any longer let's presence presence to new height height is i is is i gst heights okay দেখেন আমি দুই প্যারা লেখলাম দুই প্যারায় যতটুক হয় okay আপনি কি আপনার ইনস্টাগ্রাম উপস্থিতি বাড়াতে এবং আপনার লক্ষ দর্শকের কাছে পৌঁছানোর জন্য সংগ্রাম করছেন মানে চেষ্টা করছেন আর কি অভিনন্দন আপনি সঠিক জায়গায় আছেন ইনস্টাগ্রাম মার্কেটিং এবং ম্যানেজমেন্টে চার বছর প্লাস বেশি অভিজ্ঞতার সাথে আমি হ্যাঁ, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বুঝি নাই হ্যালো মোটামুটি আমাদের একটা ডেসক্রিপশন হয়ে গেছে Mm-hmm. হ্যাঁ মিজান ভাই তো আপনারা কি কিছু বুঝতে পারতেছেন না হুদেই ক্লাস করতেছেন হ্যাঁ, যেটা যেটা সমস্যা বা যেখানে যেখানে আটকে যাচ্ছি সেখানে তো হেল্প করতেছেন এটাই ওকে সমস্যা হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতেছি সলভ করতেছি এভাবে ট্রাই করতেছি ওকে ঠিক আছে তাহলে তো সমস্যাই নাই আর ভাইয়েরা অনেক সাপোর্টিভ ভাইয়া আপনারা সবাই হ্যাঁ সবাই যেহেতু আপনার এক গ্রুপে আছেন সবাই সবারই হেল্প করলে আসলে কারো মানে ই থাকবে না প্রবলেম থাকবে না আমি স্কুল ভাই অনেক হেল্প করলো বুঝলাম ওকে ঠিক আছে তো তাহলে আমরা এবার আমরা আমার মেন ডেসক্রিপশন লেখা শুরু ওকে কী কী বাদ আছে ক্লাস তো খুব মানুষ করে না ওই এখন রাত বেশি হয়েছে থেকে ক্লাস করে না আর আজকে আমরা সেহরি মেহরি একসাথে খাবো সব যা দেখতেছি ওকে আমরা এখানে প্রথমে লিখব my service service my service description description description okay my service description এটা তো রেকর্ড হচ্ছে না আমার রেকর্ড হচ্ছে হচ্ছে জি না আমি সালমাপুকে আরেকদিন রেকর্ড করতে দিছিলাম তার এ প্রবলেম শুধু সমফ্রম করতে শুনছি তো এবার আমি এখানে এসে পয়েন্টগুলো নিব পয়েন্ট নিতে পারেন আপনি ব্লুটিং নিতে পারেন অবশ্য বুলেটিংটা অ্যাফার করি ভালোই লাগে বুলেটিং তো আপনি এখানে প্রথমে লিখবেন হচ্ছে রিয়েল ওকে এটা বোল্ট হয়ে যাচ্ছে এটা বোল্টটা সারা এবং লাইটটা বন্ধ করে দিই ওকে রিয়েল টার্গেটেড টার টার্গেটেড রিয়েল টার্গেটেড ফলোয়ার আমাদের খালি ফলোয়ারগুলো লিখতে হইতেছে কিন্তু সমস্যা হলো ফলোয়ার তো লেখা প্রবলেম ফলোয়ার্স ওকে প্রথমেই সংক্ষিপ্ত দিয়ে দিলাম আজকে অডিয়েন্স লিখতে পারেন কিন্তু ভাইয়াররা কি কিছু কিছু ভাইয়ার মনে করেন অডিয়েন্স মডিয়েন্স তেমন খুব একটা অ্যাসিভ করে না তো আমাদের সহজ ভাষা ইউজ করি যেন বুঝতে পারে হ্যাঁ ফলোয়ারটাই দিই আমাদের টার্গেট হচ্ছে ফলোয়ার বিক্রি করবো এখানে তো এখানে ফলোয়ার ওকে ফলোয়ার্স ঠিক আছে এবার ওকে আমরা এবার লিখতে পারি increase increase increase website traffic traffic and sale sales তারপরে কি দেওয়া যায় এবার তাদেরগুলো একটু খোঁজ খবর করি দেখি তারা কি কি লাগতেছে কারোটার সাথে যদিও আমাদেরটা পড়বে না targeted follower engagement non drop and then okay organic band awareness এই কথাটা আমরা নিতে পারি ওকে দেখেন কতগুলো তারা লাগাই দিছে তারা আমরা এগুলো আসলে প্রফেশনালিটি বাড়াইছে আর কিছু না তো দেখেন গিকগুলো মনে হইতেছে একদম বেসিক কিন্তু অনেক কিছু লেখছে তো আমরা চাচ্ছি যে সাজায় সাজায় লিখি কি বলেন আমাদের মতো করেই লেখি ওদেরগুলো দরকার নাই তাহলে আমরা প্রথমে নিতে পারি brand awareness brand awareness brand awareness awareness brand awareness তারপরে নিতে পারি আমরা দেখি তারা আর কি কি ব্যবহার করছে ব্যান্ড অ্যাওয়ারনেস নিছে এই গিকটা মোটামুটি যায় টার্গেটেড এঙ্গেজমেন্ট ওকে এখানে ফলো লিখছে আমরা টার্গেটেড এঙ্গেজমেন্ট লিখতে পারি real targeted targeted engagement copy করে এখানে দিয়ে দিলাম engagement রিয়েল টার্গেটেড engagement তারপরে আমরা নিতে পারি এটা যেহেতু আমাদের শিডিউল পোস্টও করতে হয় আমরা শিডিউল পোস্টটা লিখতে পারি schedule schedule schedule okay scheduled posting posting posting organic একশো পার্সেন্ট অর্গানিক সার্ভিস একশো পার্সেন্ট অর্গানিক সার্ভিস আমরা সব মিক্স করে লিখব সমস্যা নাই hundred percent hundred percent percent hundred percent organic organic growth for your account for your account একটু বড় করে দিলাম তারপরে আমরা লিখতে পারি কম কী লেখা যায় কম্পিটিশন অ্যানালাইসিস কি হয় নাকি এখানে ওকে আরও কিছু আমরা গিক দেখতে পারি বাঙালিগুলো খুব সুন্দর করে ডিসক্রিপশন লাগে আমার কাছে ভালো লাগে বিশটা অর্ডার রানিং আছে ওকে এটা যায় আমাদের সাথে brand awareness profile visitor in okay comment related post ads campaign okay এখানে আমাদের সাথে মোটামুটি অনেকগুলোই লেখা হয়ে গেছে ইন কেস কমেন্ট এটা হচ্ছে নতুন জিনিস okay engagement in in in website profile visit okay এটা বলে দিছি আমি ব্যান্ড অ্যাওয়ারনেসও বলছি মোটামুটি হয়ে গেছে কম্পিউটার অ্যানালাইসিস ওকে এটা আমরা লিখতে পারি কম্পিটিটর পিটি কম্পিটিটর লিখবো না কম্পিটিটিভ তারা কি লিখছে কম্পিটিটর কম্পিটিটর অ্যানালাইসিস হবে কেন কম্পিটিট কম্পিটিটিভ হবে ও কম্পিটিটিভ অ্যানালাইসিস অ্যানালাইসিস অ্যানালাইসিস তারপরে আমরা লিখতে পারি every every every post add at right location location and location and and hashtag hashtag okay মোটামুটি কটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টার মতো আর কি লেখা যায় হ্যাশট্যাগ আরেকটা কাজ করি আমরা hashtag generator sorry hashtag research লিখে দিই hashtag hashtag hashtag research hashtag research hashtag research হয়ে গেল তো অনেকগুলো আর কি লেখা যায় দশ বারোটা তো লিখতেই হবে influencer listing ads campaign okay ads campaign and management এই কথা আর দুইটা লিখে দিই Instagram ads campaign campaign তারপরে লিখতে পারি ম্যানেজমেন্ট কারো মুখে মনে হয় কোনো কথা বলার ইচ্ছা আছে কারো কোনো কথা আছে বলেন মনে হইতেছে my onları on. Kompleye. Hı hı. Kompleye. ওখানে যে কোনো সমস্যা নাই আমি শিখেছি তো কিভাবে পোস্ট করতে হয় আপনাকে ফলোয়ার বাড়াইতে গেলে তো মাস বি প্রথম লাগবে হচ্ছে পোস্ট করা বাইরের কাছ থেকে কন্টেন্ট নেবেন নাহলে নিজে কন্টেন্ট বানাবেন ক্যানভা দিয়ে বাইরে আপনাকে এগুলো দিয়ে দিবে সব কিছু আপনি জাস্ট পোস্ট যদি না করতে পারেন তাহলে তো আর দরকার নাই ফ্রিলান্সিং করে কপি পেস্ট যদি না করতে পারেন সমস্যা কপি পেস্ট করা যাবে হ্যাঁ হ্যাঁ ওকে এখানে আমরা লিখতে পারি why choose me I choose choose me choose me এটা আমি একটু নিচের দিকে দিয়ে দেবো এবং এটা একটু বড় করে দিই একটু আপনি আনমিউট হয়ে যান ডাবল নয়েজ আসতেছে তো এটা করে দিলাম এবার আমি নিচের দিকে আসব এটা আমি বোর্ড সারাই দিলাম এবার এটাও আমি চাইলে বুলেটিংই করতে পারি ওকে বুলেটিংই বেটার ওকে তো এখানে আমি প্রথমে লিখবো হচ্ছে one time okay on time delivery delivery তারপরে আমরা লিখতে পারি হচ্ছে wall work wall work manually manually আলি ওকে ম্যানুয়ালি ওকে তারপরে আমরা দিতে পারি চব্বিশ by seven hours hours customer customers support তারপরে দিব হচ্ছে আমরা non hello no fake no bot okay no bot no client 100% client client certification satisfaction your কি লেখা যায় এটা নিয়ে একটা কথা বলতে পারি ক্লায়েন্ট সার্টিফিকেশন ওকে এখানে লেখি হচ্ছে ইওর ইওর <laughs> না এটা আমি অন্য কিছু লিখি is এটার মানে হচ্ছে আপনার সন্তুষ্ট আমার লক্ষ্য হ্যাঁ হ্যাঁ বলেন ওকে তো আমরা এখানে আরেকটা জিনিস করতে পারি সেটা হচ্ছে আমরা চাইলে বাইরের কাছ থেকে কী কী নিলে কাজ শুরু করতে পারি সেটাও আপনি বলে দিতে পারেন যদি আপনার মনে হয় যে আরও ডিসক্রিপশানটা ছোট হয়ে গেছে তাহলে আমরা এই কথাগুলো লিখতে পারি যেমন হট হট আর do I need from from you okay এটা আমি বোল্ড করে দিই মার্ক করে দিই নিডেড তো এখানে আমি দুইটা পয়েন্ট দিতে পারি নাম্বারিং করে দিই এবার সবগুলো বুলেটিং ভাল লাগবে না তো এখানে আমি দিয়ে দিব হচ্ছে দেখুন first user name user user name user name এটা আমি অবশ্যই ইয়া করে দিব বুলেটিং করার দরকার নেই এবং কি লাইটিংও জ্বালানোর দরকার নেই তারপরে আমরা দিতে পারি পাসওয়ার্ড পাসওয়ার্ড এই কথাটাতে ওকে লিখতে পারেন পাসওয়ার্ড তিন নম্বর কি দেওয়া যায় দেখি কেউ এই কথাগুলো লিখছে কিনা তোমার কাছ থেকে কি কি পাইলে আমি কাজ শুরু করতে পারবো হাউ উইল গেট তুমি কি পাবে targeted information hashtag location competitor okay targeted targeted information in formation uh, hashtag okay post post location locations locations okay fine আমার আর কিছু লাগবে না মোটামুটি অনেক বড় হয়ে গেছে তো এটার আমি এখানে একটা আমার সংক্ষিপ্ত একটা কিছু লিখে দিলে বেটার হয় আই কি লেখা যায় এলওএস লিখে দিই এলওএস প্রোভাইড প্রোভাইড ওকে বাইডি provide provide provide high high quality quality quality quality সিউ কি U A L I T Y মনে হয় quality quality service service and and I hope I hope you enjoy enjoy work working with with me thanks okay চলবে আর কি ভুলভাল ইংলিশ লেগে নাকি কে জানে আমি সবসময় উচ্চমানের পরিষেবা প্রদান করি এবং আমি আশা করি আপনি আমার কাজের সাথে আশা করি আপনি আমার সাথে কাজ করে উপভোগ করবেন ধন্যবাদ এখানে ভোল্ট অ্যান্ড লাইট জ্বালাই দেবেন এবার আমার ডেসক্রিপশনটা প্রপারলি কোয়ালিফাই হয়ে গেছে মানে ডিজাইনটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কী ডেসক্রিপশন লিখছি আমরা আপনাদের কি মনে হয় পারফেক্ট হয়েছে না তো আমি এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে কোথায় কি চেঞ্জ করবেন এবার আমি বলে দিচ্ছি তো কোথায় দিব ক্লাসে তো মানুষই নাই আজকে অনেক রাত হয়ে গেছে তো ওকে জুম ঋত্বিক নাই এখানে আজকে কি ব্যানার বানাও দেখামু নাকি বলেন ওকে ঠিক আছে একটা ব্যানার আইডিয়া নিয়ে আমরা বানাইতে পারি সমস্যা নাই ফেসবুকের কি গ্যাস্ট্রিক হলো নি আপনি আবার আসে না কেন কন্ট্রোল ভি ওকে আপনি এখনো ঠিক আছেন মাঠে ওকে দেখেন মোটামুটি একটা সুন্দর একটা ডেসক্রিপশন আপনাদের জন্য জেনারেট করে দিছি ওরে বাপরে এটা দুইটা কিন্তু হয়ে গেছে এখানে দুইটা চলে গেছে দুইবার কপি পেস্ট হয়ে গেছে ওকে নিচেরটা ট্রাই করেন নিচেরটা একবার লিখছি ওকে দিয়ে দিলাম এবার ওকে এবার আপনারা এখানে আসবেন চলে আসবেন এবার কি পরিবর্তন করবেন প্রথমত প্রথম লাইনটা যেরকম আছে হুবহব এটা সেরকমই রাখবেন সেকেন্ড টাইম আপনারা এখানে এই দুইটা লাইন আপনারা নিজেদের মতো করে লিখবেন যার যেরকম খুশি অথবা আপনার আপনারা আমার এটার উপর আইডিয়া করেও আপনারা লিখতে পারেন ঠিক আছে এটা আমি কখনোই লিখে দিব না বা আমার এটা সাজেস্ট করব না কারণ হচ্ছে সবাই দেখা যাবে যে এটাই লিখবে তাহলে কি হবে আমরা নিজেরাই নিজেরাই কপিরাইটের সম্মুখীন হব বা আমরা নিজেরাই নিজেরাই একজনের তার একজন কপি করে সব একসাথে কিক চলে যাবে সবার তো এটা করা যাবে না আর এখানে যেটা করবেন প্রথম এটা ঠিক রাখবেন আর বাকি যতগুলো আছে সবগুলো সবগুলোর ভিতরে শুধু ম্যানেজমেন্টটা এই যে দেখেন কোথা থেকে কোথাও পর্যন্ত কপি করছি হ্যাঁ মানে ম্যানেজমেন্টটা রাখবেন এবং ফলোয়ারটা রাখবেন মানে টার্গেট ফলোয়ার বাকি যতগুলো আছে সবগুলো উল্টাপাল্টা কোনটার পরে কোনটা যাবে কারোটার সাথে যেন মিলে না ঠিক আছে করা যাবে না ওকে এবার ওয়ান টাইমটা ঠিক রাখবেন অন টাইমটা ঠিক রাখবেন এবং স্যাটিসফিকেশন গ্যারান্টি এটা ঠিক রাখবেন আর বাকিগুলো উল্টাপাল্টা করে দিতে পারেন ঠিক আছে আর এটা হুবহুব রাখলেও কিছু যায় আসে না এটা হুবহুব রাখতে পারেন নিচেরটা আবার চেঞ্জ করবেন আপনার মতো করে লিখবেন হয়ে গেল তো এবার আমরা সেভেন কন্টিনিউ করব আপনি চাইলে এফি কিউ লিখতে পারেন না চাইলে দরকার নেই তো এবার বলতেছে আমাদের ইনস্টাগ্রামটা বলে বেশি হয় আমি তাহলে কি করব কন্ট্রোল এফে ক্লিক করব এখানে আমি লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম পুরা গ্রাম চলে আসছে দেখেন কত জায়গায় ব্যবহার করছি সবগুলো চলে আসতেছে এবার আমি আগে বলছি ইনস্টা যদি কোনো জায়গায় না লেখা যায় ইনস্টা ব্যবহার করবেন ইনস্টা ইনস্টা এটা ব্যবহার করবেন কত জায়গায় আপনি ইনস্টাগ্রাম গ্রামটা এইভাবে লিখবেন অথবা ইনস্টাগ্রাম ওকে গ্রামটা দিয়ে দিবেন এইভাবে তাহলে তিনটা হয়ে গেল একটা দুইটা তিনটা দেখেন আমার ডেসক্রিপশনটা এবার আমি তিনটা চারটা হয়েছে এখানে একটা দিতে হবে ওকে তো এবার আমি এখান থেকে সেভ করব নিচের দিকে এসে আমি কি আসি তাতে ওকে এবার প্রশ্ন হচ্ছে এখানে যে জিনিসটা লিখতে বলতেছে রিকোয়ারমেন্টটা যেটা কি কি পাইলে আমরা কাজটা শুরু করবো এটা তো অবশ্য আমাদের গিকের ভিতরে লিখেই দিছি তো আপনি এটাই আপনি এটা কপি করে এখানে দিয়ে দিতে পারেন কপি করে এখানে দিয়ে দিতে পারেন এটা কোনো কিছু হবে না তো রিকোয়ারমেন্ট আসবেন এখানে এসে অ্যাটাচমেন্ট নিউ এখান থেকে দিয়ে দেবেন হচ্ছে এটা দিয়ে দেওয়ার পর ঠিক আছে এখানে আপনি এক দুই লেখা দিতে পারেন ওয়ান two টু থ্রি এগুলো লিখে দিয়ে এখান থেকে অ্যাটাচ করে দিবেন অ্যাটাচমেন্ট অ্যান্ড অ্যাড করে ফেলবেন করে ফেললে হয়ে গেল আপনি সেভেন কন্টিনিউ করে নেক্সটে চলে যাবেন ওকে এবার আসি ইমেজে ইমেজটা আমরা আমি ইমেজটা কিভাবে বানাবো এটা আমি শেয়ার এই এইটুক ভিডিও ইউটিউবে চলে যাবে আর ইমেজটা বানানো দেখি কতদূর কভার করা যায় আমি আমার আরেকটা কম্পিউটার থেকে ওপেন করতেছি আপনাদের লিঙ্ক খুঁজে পাওয়া গেলে এখন ফাইবার কারণ এখানে ইমেজগুলো খুব একটা ভালো হয় না আমার এই কম্পিউটার থেকে আমি এটা একটু ইয়া করে দিই ওকে স্ক্রিন দেখা যাচ্ছে ওকে আমরা এখান থেকে চলে আসবো ক্যানভাতে ওকে আমার আপওয়ার্কের অ্যাকাউন্টটা কেটে দিলাম তো এখান থেকে আমরা একটা সাইজ দেবো ফাইবারের ইমেজ সাইজ এখান থেকে নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি আমরা দুই জায়গা থেকে আমরা এই কথাগুলো নিতে পারি হুম হুম দেখা যাচ্ছে জিমেল ইউটিউব গুগল ট্রান্সলেট ছোট ছোট করে লেখা এটা কিভাবে এগুলো হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ এগুলো তো বুকমার্ক বলে আপনি এই যে কোনো একটা লিঙ্কে যায় এই যে এখান থেকে তিরিশটার বহায় দেবেন এটা চলে আসবে এখানে ঠিক আছে তো এখান থেকে আমরা ক্রিয়েটে কাস্টম এখানে ক্লিক করব এখান থেকে আমরা নিব হচ্ছে সাইজ কাস্টম সাইজ এখানে ক্লিক করব এখান থেকে আমরা গিকের সাইজ হচ্ছে বারোশো আশি বাই সাতশো উনসত্তর মেবি সাতশো উনসত্তর এটা কি ওকে ওকে এটাই আমরা নিব নেওয়ার পর আমি কয়েকটা ব্যানার দেখছিলাম ওইখানে আমি সেগুলো নিতে পারি ফাইবার ফাইবার এখানে নিতে পারি হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম প্রমোশন ওকে সমস্যা নেই প্রমোশন মার্কেটিং আমরা যে কথাটা বললে বলতে পারি সমস্যা নেই তো এখান থেকে আমি কোন ব্যানারটা নিতে পারি এরকম একটা ব্যানার চাচ্ছি যেটা দিয়ে মোটামুটি আমার সাথে আমি সহজে বানাইতে পারবো এক্সাম্পল এবং দেখি কোনটা নেওয়া যায় এই একটা ব্যানার এটার মতো নিতে পারি অথবা এটাও বানাইতে পারি এটাও বানানো পসিবল কিন্তু এই ব্যানারটা আমার কাছে ভালো লাগছে এটা বানাই এটা ভালো লাগছে এটা বানাইতে পারি তাহলে আমি চলে যাব কোথায় ক্যানভাতে ক্যানভাতে আমি এই ব্যানারটা কপি করতে পারি ঠিক আছে কপি ডাউনলোড করে নিই ওকে ডাউনলোড তো আমি ক্যানভাতে চলে যাব তো এখানে আমার ইমেজটা তো হয়ে গেছে দেখেন ইমেজটা হয়ে গেছে তো এবার এসে আমি এখানে আপলোড করে নেবো আগে ওই ইমেজটা যে ইমেজটা আমি ডাউনলোড করছি সেটা আপনি কালার কারেকশন সব কিছু নিতে পারবেন অর্থাৎ তো আমি এখানে আরেকটা ট্যাব ওপেন করলাম এখানে এটা দিয়ে দিলাম এক্সাম্পল এখানে যত পয়েন্টগুলো আছে আমি সেই পয়েন্টগুলো এখানে বসাবো তারা কি করছে প্রথমে একটা ছবি দিছে তারপর একটাই দিছে আমি আগে প্রথমে যে কাজটা করবো এখানে আসবো এলিমেন্টস এলিমেন্টসে আসবো এলিমেন্টসে আসার পরে এখান থেকে এই একটা মানে ইয়ে নিব লাইন অ্যান্ড শেপ নিব এটা আমি করে দিব কি একদম উপরে ফুল স্ক্রিন করে দিলাম টান দিয়ে এবং এটা আমি পুরাটাই করে দেবো উপরের দিকে নিয়ে যাবো উপরের দিকে নিয়ে গেলাম দেখেন সুন্দর করে একটা ইয়ে হইলো আর কি কালার হইলো তো এখান থেকে আমি ধরেন কালো করতে পারি লাল করতে পারি আপাতত কালোই থাক এবং এটাকে আমি ডুপ্লিকেট করব ডুপ্লিকেটে ক্লিক করলাম নিচের দিকে এটা আমাকে নিয়ে আসবো মানে এটা বড় হয়ে গেলে আপনি নিচের দিকে আপনি যেটাতে গেমস খেলেন একটা বারো টোন আছে ওইখানে ক্লিক করলে এরকম আসবে তারপরে আমি আবার এখানে ক্লিক করলাম ডুপ্লিকেট করলাম ডুপ্লিকেট করে সেমভাবে এখানে আনলাম এখানে এনে নিচের দিকে টান দিলাম এবার এখানে ডাবল ক্লিক করে এখানে এদিকে আমি এটা এনে দিলাম এটা আমাকে দেখতে থ্রি লুক দিবে তো এখানে আমি আবার এটা কপি করলাম কপি করে এখানে দিয়ে দিলাম তো এখানে সেমভাবে করে ফেললাম দেখেন চারোদিক থেকে একটা ডিজাইন সামথিং হয়ে গেল এবার আমি চাচ্ছি যে কিছু ইনস্টাগ্রামের কালার দিতে পারি অথবা এই কালো দিয়ে আমি ব্যানার বানাইতে পারি কিভাবে তো আমি ধরেন একটা ছবি চাচ্ছে তাহলে আমি একটা কাজ করি আমার একটা ছবি নিয়ে আসি দেখি কার ছবি নেওয়া যায় ওকে আমি এই ছবিটা নিতে পারি ওকে এটা আমি নেই আমার সাথে মোটামুটি যায় আর কি তো একটা কাজ করি এটা আমি পিছনের ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব এডিটে ক্লিক করলাম এখান থেকে আমি চলে যাব ব্যাকগ্রাউন্ড রিমুভ এখানে ক্লিক করব ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে এবার আমি চাচ্ছি এই ছবিটার পেছনে কালো থাকা থাকলে ওইটার মতো হবে এটার মতো হবে অথবা আমি আর একটা পিকচার দিয়ে আমি এটা করতে পারবো তাহলে একটা কাজ করি আগে এখানে আসবো এলিমেন্টসে আসবো আবার এখান থেকে একটা শেপ নিব ধরেন লাইভ শেপ এটাই নিলাম তাহলে আমি একটা কাজ করি এটা আমি ফুল করে এখানে দিয়ে দিই ওকে তো চলে এটার সাথে অন্য কালারও নিতে পারি এখানে একটা কালার নেই দেখি এটা কীরকম হয় ওকে এটা নিচের দিকে এনে থুই এই কালারটা নিলে কীরকম হয় ওকে শেপটা নিচের দিকে চলে যাচ্ছে তাহলে এখানে এসে তিনটা ডটের উপর ক্লিক করে এটা আমি নিচের দিকে করে দেবো ড্রপ ডাউন করে দেবো ওকে ড্রপ ডাউন হয়ে গেছে তাহলে আমার শেপটা মায়ের যাবে না ওকে দেখি আগে এই শেপটাই করা যায় কীরকম দেখে ওই তারপরে আমি দেখি অন্য কালার নেওয়া যায় কিনা এটা আমি দেখি ব্লার করে দিই নিচের দিকে ব্লার অপশন আছে এটা মনে হয় থ্রি ডি মোডে চলে আসবে দেখতে ভালোই লাগতেছে এখানে এখন ছবিটা নিয়ে আসি একটু বড় করে দেই ওকে ছবিটাকে আমি নিচের দিকে দিয়ে দিই শ্যাডো দিয়ে দিই ওকে এটা বেশি উপরে গেছে গা উপরের দিকে তুলে দিই হালকা এক লাইন নিচে দিয়ে দিই এটার কাজ হচ্ছে আপনার ছবিটাকে ওকে এবার ঠিক এই মতো আছে কিন্তু এটা আমার এই দিকে থাকলে মনে হয় বেটার হবে লুকিংটা দেখতে ভালো লাগবে এটা তো ইনস্টাগ্রামের ব্যানার না আমি তো ভুলে যাই মাঝে মাঝে এবার পয়েন্টগুলো আমি নিই আবার সিম্পলের ভিতরে পয়েন্টগুলো ওইখানে কালো কালো পয়েন্ট দিছে তো আমি দেখি কত দূর দেওয়া যায় কি দিছে প্রথমে গ্রোথ ওকে পয়েন্টগুলো দিছে আমি এটা একটু মাঝামাঝিতে আনবো এটা সবগুলো ডুপ্লিকেট করব ডুপ্লিকেট ডুপ্লিকেট ওকে তিনটা হয়ে গেছে এটা বেশি নাড়াচাড়া হইতেছে হ্যাঁ আমি এটাকে লক করে দিই এখান থেকে আইসা গ্রুপে আইসা এটা লক করে দিবেন তাহলে ওইটা নাড়াচাড়া করবে না এবার আরে ভাই কোনটা লক হয়েছে লক লক ওকে এবার হয়েছে তো ছবিটাও যেন লাড়াচাড়া না করতে হয় আমি এটাও লক করে দিই লক শেষ মুহূর্ত রেকর্ডিং শুরু হয়েছে কিন্তু ক্লাসের ভিতরে এখন দশজন পঁচিশ জনের ভিতর থেকে ওকে যাই হোক আমরা আপাতত শুরু করি যতদূর বানানো যায় করা যায় করতে থাকি তাহলে আমি একটা টাইটেল নেব টাইটেল কোথা থেকে নেব আমি এখান থেকে টেক্সান এখানে যাব এখান থেকে আমি হেডলাইনটা নিতে পারি হেডলাইনটা হেডলাইন বা হেডিং আমি এখান থেকে নেব হচ্ছে ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম এক সেকেন্ড সবগুলো বড় হাতের নেবেন ইনস্টাগ্রাম মার্কেটিং মার্কেটিং এই কথাটা লিখবেন ওকে এটা একটু ফন্টটা চেঞ্জ করা বেটার হবে কারণ এটা আমি চাচ্ছি যে একটু বোল্ড ফন্ট থাকবে বড় মানে ওকে এখানে দেখেন যে অনেক ফন্ট থাকবে বড় বড় একটু চেক করে নেবেন অ্যাটম ফন্ট মিলাইতে তো অনেক টাফ আমার বেশিরভাগগুলো হচ্ছে বাংলা ফোন এটার সাথে যায় ভাইয়া ফর্ম কিভাবে করা যায় একটু বললে ভালো হয় এখন তো দেখানোর সময় নাই আমার ভিডিওতে আছে আপনি একটু দেখে নিলে পারবেন হ্যাঁ ভিডিওতে আছে হ্যাঁ আমাদের ক্যানভার টুইটোরিয়ালটা দেখেন ওইখানে পেয়ে যাবেন ইনস্টাগ্রাম এক সেকেন্ড আমি ফন্টগুলো দেখতেছি অন্য ফন্ট কীভাবে নেওয়া যায় একটা কাজ করি আমি এখানে চলে যাই আমি এখান থেকে ধরেন ডিজাইনে যাব এখান থেকে দেখি যে আমাদের ফন্ট এখান থেকে নেওয়া যাবে এখান থেকে ফন্ট নিতে পারবো মানে অন্যের ডিজাইনের ফন্টগুলো আমরা নিতে পারবো দেখি এই ফন্টটা ইনস্টাগ্রাম লেখলে কীরকম হয় ইনস্টা ইনস্টাগ্রাম ওকে এটা বড় আছে এটা আমি কপি করে আমারটাতে দিয়ে দিলাম ওকে কালারটা আমি সাদা করে দেই সাদা ওকে এখানে সাদা দেওয়ার পরেও একটু আমি একটা কাজ করি আমার ছবিটা লকটা ছাড়াইয়া আমি এটা ছোটো করে দিই ছবিটা ওকে ইনস্টাগ্রাম ছবিটা পরে দিই Instagram marketing marketing Instagram marketing Mm. ডুপ্লিকেটটা নিচের দিকে দিয়ে দেয় ফন্টটা অনেক বড় হয়ে যাইতেছে কি করা যায় ব্যানার বানাইতে তো অনেক সময় লাগে আচ্ছা ভাইয়া ওই যে ব্যানারের ভিতরে যে একটা মার্জিন শো করতেছে ভিতরে কি লিখতে হবে জি জি ভিতরে দিব হুম আমি এখানে এসে দেখি এখানে কালো করে দিই ইফেক্টটা বাড়ায় দেই ব্লাডটা একটু বাড়ায় দেই ওকে মোটামুটি চলে কিন্তু কালারটা খুব একটা চোখে লাগতেছে না আমার কালারটা চোখে লাগতেছে না এরকম কালার হলে ঠিক আছিল কিন্তু যাওয়ার পরে তো ফেটে যাইতেছে কালার একটা কাজ করি এটাই বানাই ফেলি এটা সহজ আছে আর এটা বানাইতে সময় লাগবে না সময় স্পেন্ড না করে এটাই বানাই তাহলে এটা গ্রুপ করি আপাতত আমার ছবি একটা ব্যবহার করি এখানে ওকে চলবে তো সিম্পল হয়ে যায় ওকে এটাই ব্যবহার করা যায় কিন্তু বেসিক লাগবে একবার হ্যাঁ তারে আমার তো কোনো কিছু পছন্দ হয় না সমস্যাই তো এটা ম্যাডামেরটাই দিয়ে বানাই দেখি ওদের সেন্স সামান্য কপি করব আর বাকিটুকু আমাদের মতো করে লাগাই ইনস্টাগ্রাম চলবে ছবিটা ভিতরে দিয়ে দিই ঠিক আছে আমরা বেসিকের ভিতরে যতটুকু বানান দরকার বানাই ওদের মতো করে বানায় লাভ নেই ওকে এই শেপটা নেই কালার কালো ওকে ফর্ম নিয়ে আসি grow your Instagram grow your Instagram copy তারপরে দিতে পারি ডেলি ডেলি ডেলি ধরেন দশ থেকে দশ দশ to bicho বেসিকের ভিতরে যতটুকু বানানো যায় আমরা বানাই আপাতত তো ডুপ্লিকেট সুন্দর targeted follower okay targeted tar targeted follower followers দশ মিনিট আছে কেটে যাবে ওকে এই কালারটা আমরা অন্য একটা কালার দিতে পারি কি দেওয়া যায় সাদা কালো কালো পড়বে না লাল সাদাই ঠিক আছে না হ্যাঁ, ওকে এখানে দুইটা রিয়েল অর্গানিক টার্গেটের ফলোয়ার এটা দিচ্ছে আমরা আর কি ইউজ করতে পারি হ্যাশট্যাগ রিসার্চ মোটামুটি যায় আমাদের সাথে কি বলেন এটা নিচে দিকে দিয়ে দিলাম হালকা চলবে এবার উপরে আমরা পয়েন্টগুলো করবো একটু বড় করে সাদা করে দিই ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম ওকে এটা ডুপ্লিকেট করি নিচে দিয়ে দেবো মার্কেটিং মার্কেটিং ইনস্টাগ্রাম মার্কেটিং এটা ছোট করে দিই আর এটা বড় করে দিই মোটামুটি কি চোখে লাগে ফন্টটা অন্য কালার দিলে মনে হয় বেটার লাগবে মানে অন্য ফন্ট দিলে মনে হয় বেটার লাগবে এখন ইনস্টাগ্রামের ফন্ট পাবো কই বলেন খুঁজতে হবে তো অনেক সময় হ্যাঁ চিন্তা ভাবনা করছি অবশ্য একটা এখান থেকে ব্যাক করছি ব্যাক সরি কালারটা এই কালারটা বেটার লাগবে কিন্তু আমি কোনো জায়গাতে ইনস্টাগ্রাম কথাটা ব্যবহার করতে পারতেছি না সেটা হলো বড় কথা এবার আমি এখানে এসে শেপের ভিতরে আমি একটা শেপ নিতে পারি একটা ফাইবার সাপোর্টে এটা নিব না বৃত্ত নিব বুঝতেছে না এটা সাথে যায় ইয়ের তো এটা জানি কার ব্যানার তার তোর ব্যানার বানাইতে হবে না সাদা দিলে বেটার লাগবে দেখি তো না এই কালারটাই বেটার লাগতেছে আমি এটা দিয়ে দিব এটা আমাকে দিয়ে সবাই যদি দাবি করে তখন তো আরেক ঝামেলা হয়ে যাবে ওকে মোটামুটি আমাদের সাথে যায় ব্যানারটা আরও কিছু মডেল করতে পারি এটা একটাই ভালো লাগতেছে ছবিটা দেখে আর একটু কালার করা যায় কিনা আপাতত ঠিক আছে চলে এটা ডাউনলোড করার আগে একটা জিনিস করবেন আপনারা এখানে যতগুলো কিওয়ার্ড আছে ওইখানে রিসার্চ করছেন না সবগুলো এখানে পেস্ট করে দিবেন ইনস্টাগ্রাম মার্কেটিং মার্কেটিং প্রমোশ তারপরে কুমা দিবেন কুমা দিয়া প্রমোশন তারপরে এইগুলো এভাবে লিখতে থাকবেন ঠিক আছে যতগুলো আছে এগুলো লিখে দিবেন দেওয়ার পরে আপনারা ওই যে লেখতেছি নামের উপরে ক্লিক করলেই তো হয়ে যায় তো এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব হয়ে গেল আমাদের ব্যানার একটা বানানো ওদের থেকে ভালো হয়েছে খারাপ না <laughs> ওদেরটা থেকে আমাদেরটা খারাপ হয় না ঠিক আছে তাহলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করে দেই কি চেক করব